আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার মতো অ্যান্ড হাই বসো লাইভে থাকবে বসো সবাই এসি আসো hello comments with peel here hi everyone hello সবাইকে আসসালামু আলাইকুম এটা টাইটেল ছিলাম হ্যাঁ টাইটেল দিলাম টাইটেল এই দেখেন তো <laughs> টাইটেল হ্যাঁ, হ্যাঁ, 148 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে happy birthday thank you so much and আপনাদের সাথে বার্থডে শেয়ার করার জন্য আমি বেসিক্যালি লাইভে এসেছি কারণ আমার ফেসবুক আইডি নাই ফেসবুক আইডিটা আজকে আঠাইশ দিন আজকে আমার বার্থডে মনে করেন বারোটার পরে আঠাইশ মানে আর কিছুক্ষণ পরেই তাই একটা আপনাদের সাথে আড্ডা মারার জন্য তাড়াতাড়ি দৌড় দিছে আসছে না তাড়াতাড়ি দৌড় দিছে and five K five people are watching six K ten K বানাই দেন একবার ধুমায় সবাই শেয়ার দেন তো আজকে ফাইভ কে এসে এখন সেভেন কে আছে এন্ড সবাই জানলে সেভেন কে পিপল যারা আছেন মানে সাত হাজার মানুষ একসাথে দেখতেছেন লাইফটা সবাই শেয়ার করে দিন and thank you so much যাদের আমার সাথে যারা ফেসবুকে পার্সোনালি অ্যাড ছিল অনেক মানুষের সাথে অ্যাড আসলে সবার সাথে আমি এখন আর মানে কথা বলতে পারতেছি না যে উইশ করতে করবে ব্যাপারটা তাই আমি একটু লাইভে আপনাদের সাথে সুখ বিনিময় করতে আসলাম অ্যান্ড আমার সাথে আছে হচ্ছে সোলেমান সুইম তারপর হচ্ছে ট্যাপলা আয় সুইমটা আয় হায়দে ভালোই ব্যাপারটা আজকে ফাইজমের বার্থডে আজকে ফাহিমের বার্থডে না আজকে আমি বিয়ে লাগছে ঠিক আছে गाइस সবাই ফাইন ভাই ঈদ মোবারক থ্যাংক ইউ সো মাচ ঈদ মোবারক ইনশাল্লাহ ব্লগ আসতেছে তোমাদের চাচু দীর্ঘ অনেকদিন ব্লগ করে নাই ইনশাল্লাহ ব্লগ আসতেছে আয় এই যে এখানে আছে তুমি তো হাই বলো আসসালামু আলাইকুম হ্যাপি বার্থডে টু ইউ এখন হ্যাপি বার্থডে হয় নাই আমি কারেক্ট টাইমে উইশ নেই এখনো মানে বিশ মিনিট বাকি আম্মুর পেটে আছো এখনো ল্যান্ডিং বিশ মিনিট আমি এখানে এসে এসে যে আমার সো কল সিস্টার আমি আসলে সৎ বোন ও আমার থ্যাংক ইউ ওকে দেখে মনে করবেন না যে আমার বড় ও কিন্তু আমার ছোট ঠিক আছে আমার বছরের ছোট এটা হইছে বছরের ছোট আর বছরের ছোট তো তোমাদের কি তোমাদের চাচ্চু হইছে বড় ভাই সরি তো তোমাদের বড় দুই বছরের ছোট আমি তারপর তারপর লাস্টে আমি ল্যান্ড করেছি ও আচ্ছা আচ্ছা তাই এখন তোমরা আসছো যেহেতু আমি শোনো বার্থডের আগে আমি সবসময় কেক কাটি তোমার ঠিক আছে হ্যাঁ। তাই আমি ডাইরেক্ট কেকটা আমি কেটে ফেলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধান্দা ভাই ধান্দা অ্যান্ড uh, আমার যারা টিমমেটস আছেন যারা আমার বাসার নিচে দেখতেছেন সবাই কাইন্ডলি একটু লাইকটা শেয়ার করে দিন আমি একটু দেখাই ওরা আমার সারপ্রাইজ দিব ওয়েট এই বাবা বাবা লাইভে লাইভে হাই দে হাই দে আমারে উইশ কর চারশো কিলো পারি দিয়েছোস হ্যাঁ, ঠিক আছে এভাবে এভাবে সেটা হয়েছে না তোমরা হুম ঠিক আছে ঠিক আছে দেখছেন আমি বের করে ফেলছি সাত হাজার আট হাজার মানুষ দেখছেন সবাইকে থ্যাংক ইউ যারা উইশ করেছেন দূর দূরান্ত থেকে আসলে অনেকদিন আমরা ব্লগ থেকে একটু দূরে বাট প্যারা নাই ইনশাল্লাহ ব্লগ আসবে আর ঘটনা হয়েছে যে বারোটা বাজে নাই বাট আমার এখনই কেক কাটতে গেছে কারণ ফ্যামিলির কেকটা সবসময় আমি আগে কাটি কি এটা কি করছিস এমনি এমনি অ্যান্ড এই লাগেজটা কিনছি গায়েস আমি ইন্ডিয়া চলে যাচ্ছি অনেক দিনের জন্য ভালো থাকো ও ও নাইস কেক পাঞ্জিয়া হ্যাপি বার্থডে আর এস আমার জিএক্স স্যার আসছে না আমার জিএক্স আসছে তার দেখেছি তুই কি ভিডিও করো কারে কি দেয়া গার্লফ্রেন্ড রে ও ও ও আমার জিএক্স হতো না হ্যাপি বার্থডে ভাইয়া থ্যাংক ইউ তোমাদের ভাইয়ার এবার বার্থডে দিয়ে কেক কাটো কাটো কাটো এবার অনেক দামি দামি গিফট পেয়েছি কি বলছো আমরা বাংলা সবাই চালিয়ে দিই এই যে মোমবাতি গুলো গুলে পড়তেছে কেকের উপরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি এই ধর সুই এতে এক আচ্ছা হ্যাঁ, হ্যাঁ কেমনে কাটবে রে ঘুরে কাটবো না পাশে যাই বসো মাঝে বসো না পাশে বসো না পাশে বসো না তোমরা পাশে বসো না শোনো না আমার তো অনেক টাকা আচ্ছা আচ্ছা এখন ঘরে যে গিফট গুলা গিফট তো গিফট এখন আবার হ্যাঁ, এই কেকটা মনে হয় অনেক মজা হবে হ্যাঁ হ্যাঁ কে আচ্ছা আমরা যাই তো কথা হচ্ছে আমরা কেকটা খাবো হ্যাঁ তো কথা হচ্ছে একজন একজন খাচ্ছে ভাই অনেক মজা আছে মামা তোরা যদি খাস তাহলে মজা পাবি আমরা দিলে না হ্যাঁ। না না না আমি তো নিজেই খাবো চল পিসটা চাইলে আর বড় করতে পারতাম একটু দাও আমি আগে খাই ওর সাথে তুমি এমন করো কেন এন্ড যে এটা হচ্ছে আমার সো কল সিস্টার ডায়েটে আছি ডায়েটে আছি কই এত বড় মুখ হাত বেরে দিছে খেয়াল হইছে সুমি ভাই আসু হাসিব কই মামা বড় বড় ছোট হাসিব খবর ব্লগে শুট হলে হ্যাঁ, কি করতেছ ব্লগে শুট এটুকু কি এটা ব্লগে শুট এটা ডাইরেক্ট লাইভ হাসিব ব্লগ কই আসলে ব্লগ আছে ব্লগে কি দিতেছে তুই ব্লক করছ লাগে ঝড়ু দিছি তুই খাবি হ্যাঁ। মামা তুই খাইস না খাবো তো তুই খাইস না খাবো তো তুই খাইস না আমি খাবো আমি ডাইটে আছি মামা তুই খাইস না মামা ডাইটে তুই না আরে দে না আর আচ্ছা, তুই একটু খা ডাইটাস মামা ডাইটে পেট বেটা তুই একটু একটু খা টু ইউ গাইস এখন হচ্ছে আমাদের ব্লগ আছে ক্যামেরা ঘুরে দেয় ওরে রে eleven K people are watching অনেক দুষ্টাই ফেজদারি করছে সবার সাথে ইনশাল্লাহ অ্যান্ড uh, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে যাতে একটা রেঞ্জ ওভার কিনতে পারি যাতে এই যে এই বছর আমাকে মানে শোন আমার ক্যাটাগরিটা শোন ক্যাটাগরিটা যখন বাড়তেছে যখন আমার এক লাখ সাবস্ক্রাইবার্স তখন আমাকে গিফট করতো মানুষ ইয়া একটা শার্ট হ্যাঁ পাঞ্জাবি একটা পাঞ্জাবি একটা জুতা এখন আমার আমার গিফট করে সেভেন তারপরে মানুষে গিফট করে ডায়মন্ডের রিং বাইরে ভাই আমি ব্যাপারটা বুঝতেছি না তা এটা কি সাবস্ক্রাইবার কাউন্টের উপর ডিপেন্ড করে নাকি আসলে আমার যেটাতে এটাই আমি খুশি আসলে thank you so much gift লাগে না দোয়া করলেই চলে ইলেভেন পয়েন্ট ফাইভকে মানুষকে অনেক এই যে আমার মোহাম্মদ একরাম হোসেন কমেন্ট দিচ্ছে আজ রাতে যদি ফেসবুক আইডিটা চলে আহে রে তাহলে তো দিনটাই হয়ে যেত গা আইলো না রে ফেসবুক আইডিটা বাট প্যারা নাই পনেরো মিনিট আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য কারণ এটা লাইভে পরে একটা ভিডিও আসতেছে যেটা আমার টিমমেট কই বার কই আপনি দিছস আর সেভেন নোটিস যেটা ভিডিও আসছিস এই যে হাসিব টিম থেকে একটা ভিডিও বানাইছে আমার আরএসএম আরএসএম টাইম চলতে এই লাইভের পরেই ঠিক বারোটা বাজে এটা পাবলিশ হয়ে যাবে সবাই ওইটা শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাভ ফান পিস